হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো পপুলার লেজেন্ডারি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক বারিংটন তো চলুন শুরু করা যাক আজকের প্রথমে রয়েছে আয়ার জেগি বেগি মিউজিক লেজেন্ডারি মিউজিকটির ভিউ রয়েছে নয় হাজার এরপরে রয়েছে ফিউচারের মাস্ক অফ মিউজিকটি মিউজিকটির ভিউ রয়েছে পাঁচশো ষাট মিলিয়ন তারপরে রয়েছে ভারত সৌরভের তুসবিন গানের মিউজিক মিউজিকটির বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে ছয় মিলিয়নের উপরে তারপর রয়েছে উম্মন গুরুহির সায়নাথ মিউজিক মিউজিকটির বর্তমান ভিউ রয়েছে উনিশ মিলিয়ন তারপর রয়েছে শ্রী সিঙ্গালের গান হামকা দাম লেজেন্ডারি মিউজিকটির ভিউ রয়েছে তিন মিলিয়নের উপরে শ্রী সিঙ্গালের এই গানটি বাংলাদেশে একসময় বেশ জনপ্রিয় ছিল তারপর রয়েছে কেজিএফ চ্যাপ্টার টুর মিউজিক ফালাক্তু গারাস্তু মাত্র সাত মাসেই মিউজিকটির ভিউ হয়েছে সাতাশ মিলিয়ন এটা মূলত কেজিএফ চ্যাপ্টার ওয়ানের থিম মিউজিকটির ভোগাল ভার্সন এরপরে রয়েছে লুকাসুপি মুভির ফটো সং গানটির ভিউ রয়েছে দুইশো আটান্ন মিলিয়ন তারপরে রয়েছে নেহা কাক্কারের দিলকো কালারা মিউজিকটি গানটির ভিউ রয়েছে দুশো বাহাত্তর মিলিয়ন এরপরে রয়েছে আল্লাহ আল্লাহ নাসিদের ফ্লুট ভার্সন বছর আগের এই শুটির ভিউ রয়েছে পাঁচশো ষাট হাজার তারপর রয়েছে থাউগেন সানের স্যাড রোমান্স মিউজিক তেরো বছর আগের এই গানটির ভিউ রয়েছে দুই মিলিয়নের উপরে এরপর রয়েছে পাইরেট অফ দ্য ক্যারিবিয়ান মুভির থিম সং চোদ্দ বছর আগের আপলোডকৃত মিউজিকটির ভিউ রয়েছে ছিয়াত্তর মিলিয়ন তারপর রয়েছে জাবেলার ছাসে ওর স্টোলার রিমিক্স পার্সনটি ভিডিওটির ভিউ রয়েছে উনষাট মিলিয়ন এরপর রয়েছে আজকের সেরা লাভ ইন এমেন্ট পাস্টের মিউজিকটি লেজেন্ডারি এই মিউজিকটির ইউটিউবে ভিউ রয়েছে এক মিলিয়নের উপরে মিউজিকটি টিকটকে একসময় বেশ জনপ্রিয় ছিল এরপর রয়েছে টাইটানিক মুভির গান my heart will go on গানটির ভিউ রয়েছে দুইশো আটাত্তর মিলিয়ন এরপর রয়েছে কিনার can we kiss forever মিউজিকটি কিছুদিন আগেই মিউজিকটির ভিউ দুইশো মিলিয়ন হয়েছে ম্যাজিকটি টিকটকে এখনও বেশ জনপ্রিয় যাই হোক এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন